সালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ডার্ক মুড করতে পারেন আপনার ফোনে দীর্ঘক্ষণ যারা বিশেষ করে ব্রাউজ করে যেমন ফেসবুক চালায় আবার অন্যান্য কাজ করে তো ফোনে এই ব্রাইটনেস স্ক্রিনটা অনেকটা সমস্যা করে তাদের চোখের জন্য তো এই চোখের সমস্যা রোধ করার জন্য আপনি প্রথমত যা করবেন যে আপনাকে দুই তিনটা সিস্টেমে দেখাবো যে ডার্ক মুড কীভাবে স্টপ করা যায় তো আপনি একটা সিস্টেম এখানে দেখেন যে এখানে ডার্ক মুড করার জন্য আপনি এখানে ডার্ক ডার্ক থিমে দিতে পারেন এই যে ব্রাইট মুড এই যে ডার্ক মুড ঠিক আছে এটা একটা সিস্টেম গেল এরপরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি সেটিংস থেকে এটা করতে পারেন তো আপনি সেটিংসে যাবেন হ্যাঁ সেটিংসে গেলেন সেটিংসে যাওয়ার পরে আপনি যাবেন ডিসপ্লে আই প্রোটেকশন এই অপশনে তো ডিসপ্লেতে গেলেন ডিসপ্লে যাওয়ার পরে আপনি যাবেন ডার্ক থিমে ডার্ক থিমে যাবেন হ্যাঁ ডার্ক থিমে যাওয়ার পরে আপনি জাস্ট শুধু এখানে এনেবল করে দেবেন হ্যাঁ এনেবল করে দেওয়ার ফলে দেখবেন যে এখানে ডার্ক থিম হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে ব্রাইটনেস আপনি কমাতে বাড়াতে পারবেন এখানে আই প্রোটেকশন একটা অপশন আছে এটা অটোমেটিকলি আপনার আই প্রোটেকশন দিবে যেটা রাত্রে আপনার অনেক উপকারে আসবে তো এটা হলো একটা বিষয় আর আপনি যদি না খুঁজে পান তো সিম্পলি আপনি সেটিংয়ে গিয়ে জাস্ট খালি লিখবেন যে ডিএ ডিএআরকে ডার্ক ঠিক আছে ডার্ক লাগার পরে আপনি দেখবেন যে ডার্ক থিম সেটিং তো এখানে শুধু ক্লিক করবেন ক্লিক করে আপনি ডার্ক অপশনটা এই যে এখানে সিলেক্ট করে দিচ্ছে যে এখানে শুধু ওকে করে দিবেন বাস আপনার কাজ শেষ হয়ে যাবে তো এই হচ্ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা বিশেষ করে দীর্ঘক্ষণ ফেসবুক চালায় অনেক ব্রাউজ করে তাদের চোখের নিরাপত্তার জন্য এই সেটিংটা করে রাখবেন বিশেষ করে রাত্রে আপনাদের অনেক উপকারে আসবে আপনার চোখ অনেক কিছু দেখে হেফাজত হবে এই ভিডিওটি যদি ভালো লাগে তবে like comment share and subscribe করবেন এবং আমার চ্যানেলের পাশেই রবেন আল্লাহ হাফেজ